فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو بعضهم لبعض عدو إلا المتقين سبحانك لا علم لنا إلا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 তৌফিক দান করেছেন দীর্ঘ সময় বসে বসে দিন কোরআনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন আবারও কিছু দিনই কথা বলার জন্য শোনার জন্য বসার তৌফিক দান করলেন আল্লাহ রব্বুল আলমিনের এই অতি মূল্যবান নিয়ামত সমূহের শুক্রিয়া আদায় করতে একবার মোহাব্বতের সাথে কালিমাতুর শুকুর পড়ে নেই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা অল্প সময় অনেক কথা বলা লাগবে শুরুতেই আমি ভূমিকা একটা কথা বলে নেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কোনো কিছু চাই কথা হোক চাই কাজ হোক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত যে কোনো কথা হোক অথবা কাজ হোক দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো সেটা খালেস হতে হবে আল্লাহর জন্য এখলাসের সাথে হতে হবে সঠিক আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হতে হবে এই দুটা উসুলি কথা মৌলিক কথা মনে রাখবে কোন কাজ ইবাদত তো খালেস যদি না হয় তাহলে সেটা হয় সিঁড়ি যেগুলো মাহাজ ইবাদত যেমন এই ওয়াজ করা ইবাদত না ইবাদত আল্লাহ নবীকে আল্লাহ ওয়াজ করার আদেশ দিয়েছেন এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে এই ওয়াজ যদি খালেস আল্লাহর জন্য না হয় তাহলে এই ওয়াজ করাটা হবে শিরিক আর ওই কাজের মধ্যে যদি আল্লাহ নবীর তরিকা মতো না হয় তাহলে তার নাম হবে বেদাত শিরিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেদাত কোনটাই গ্রহণযোগ্য না যে কোনো কাজ কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস দুই নম্বর হতে হবে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের এই অল্প সময়ের সময়টাকে আল্লাহর জন্য কথা বলতে কথা শুনতে আমলের নিয়ে আর সেটা যেন আল্লাহ নবীর তরিকার বাহিরে না যায় আমার জানা মতে অনেক রাত পর্যন্ত কথা বলা যার দ্বারা পরবর্তীতে তাহাজুদ বা সকালে ফজরের নামাজের ত্রুটি হতে পারে এটা কোনো সুন্নাত না বরং অল্প কথা হোক তাড়াতাড়ি গিয়ে ঘুমায় পড়বেন যাদের তাহার যুদে ওঠার অভ্যাস তাহার যুদে উঠবেন আর ফজরের নামাজ তো জামাতে পড়তেই হবে তাই না অতএব আপনার এক ওয়াক্ত ফজরের নামাজ জামাতে পড়া শত শত দিন ওয়া শোনার চেয়েও বেশি দামি তো আমাকে বুঝতে হবে যে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করে গুরুত্ব আর একটু কম গুরুত্বপূর্ণ জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া এটা দিন না বোঝার একটা আলাপ আর আল্লাহ নবীর তরিকার বাহিরে করে কখনো হেদায়ত পাওয়া যেতে পারে না এটা ছিল একটা কথা আর একটা কথা হলো আসলে আমার অভ্যাস তা বলবো না বরং অন্যান্য মজলিসের মতো এই মজলিস না দুনিয়াবি মজলিসের মধ্যে মানুষ কথা বলে আবার দেখা যায় তা কেউ হাসাহাসি করে কেউ অন্যদিকে মনোযোগ এই মজলিসটাকে তেমন মনে করলে হবে না বরং এই মজলিসের মধ্যে যারা উপস্থিত আপনার কি মনে হয় আপনাদের এরা সবাই মোমেন না সবাই মোমেন কি না আমি কিন্তু বলবো না জোরে আসতে আপনারা কমপক্ষে যে কথাটা জিজ্ঞাসা করবো তার জবাবটা দিলে আমি একটু খুশি হব আমরা সবাই মোমেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মোমেনের দুইটা আলামত এখান একটা একটা জায়গায় দুইটা আলামতের উল্লেখ করেছে সুরতুল আনফাল প্রথম পৃষ্ঠা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم মমিন হল তারা যাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয় যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে আমার ভাইরা দেখা দরকার আল্লাহর কোরআনই আলোচনা হবে আল্লাহর স্মরণ করানো হবে আর আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে কি কাঁপে না যদি না কাঁপে তাহলে নিজের ইমানটা নিয়ে একটু ভাবা দরকার দুই নম্বর আলামত আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মোমেনদের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআনের আলোচনা করা হয় আল্লাহ তাআলা বলেন এই কোরআনের তিলাওয়াতে তাদের ঈমানকে আরো বাড়ায়া দেয় আমাদের ইমান বাড়ে কি বাড়ে না একটু আমাকে চিন্তা করতে হবে যে আমি মমিনের দরজায় আসে কি নাই কারণ আল্লাহ বলে দিলেন যারা মমিন হবে তাদের সামনে আল্লাহ স্মরণ করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে আর তাদের সামনে কোরআনই আলোচনা হলে তাদের ইমানকে বাড়া দেবে আমার ভাইরা যতক্ষণ কথা হবে চেষ্টা করব আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর কোরআনের আলোচনা শোনার চেষ্টা করব আমলের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই আমার সামান্য কথাটা আমার আপনার উপকারে আসবে কথা বুঝাইতে পারছি এবার আসেন আমার ভাইরা ছোট্ট একটা আয়াত তেলাবাত করেছে সমস্ত আপনজন সমস্ত মহাব্বাতের মানুষগুলা সমস্ত মহাব্বাতের জিনিসগুলা ইয়াউমা ইদিন কেয়ামতের দিন কেয়ামতের দিন আদু একে অপরের দুশ্মন হবে ভালোবাসে যাদের মহাব্বাতের কারণে যাদের ভালোবাসার কারণে আল্লাহ স্মরণ থেকে বিরত থাকে যাদের মহাব্বতের কারণে আল্লাহর নফরমানি করে গুণা করে আল্লাহকে আল্লাহর মহাব্বতের চেয়ে যাদের মহাব্বতকে অগ্রাধিকার দিয়েছে যখন গুণা আসে ধন সম্পদ কথার কথা ধন সম্পদ ধন সম্পদের মহাব্বত যখন বেশি হয় তখন আল্লাহর মহাব্বত নিচে পড়ে যায় হারাম কামাই করে আর আল্লাহর মহাব্বত যদি বেশি থাকতো তাহলে হারাম কামাই করার সম্ভব হতো না ঠিক না আল্লাহ বলেন সমস্ত আপন জন সন্তান সন্ততি মা বাবা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরকে মানুষ মহাব্বত করে এমন মহাব্বত যেই মহাব্বতে আল্লাহর দিন থেকে বিরত রাখে আল্লাহ বলেন মনে রেখো তোমাদের এই মহাব্বাতের মানুষগুলা যেই জিনিসের মহাব্বাত ধন সম্পদ এবং ক্ষমতা এই ধন সম্পদের ক্ষমতার মহাব্বাতে মানুষ আল্লাহর নভনমানি করে আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার সব মহাব্বাতের মানুষগুলা মহাব্বাতের জিনিসগুলা কেয়ামাতের ময়দানে একে অপরের দুশ্মন হবে এরপরে আল্লাহ বলেন ইল্লাল কিন্তু যারা মুত্তাকি হবে যারা আল্লাহর নফরমানি থেকে বেঁচে থাকবে আল্লাহর আদেশ নিষেধ গুলিকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী মেনে চলবে আল্লাহ বলেন তারা কেয়ামাতের ময়দানে একে অপরের দুশ্মন হবে না একে অপরের দুশ্মন দেখেন একটা ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তালা রোগ বর্ণনা করেছেন আর চিকিৎসাও করেছেন কিরকম জানেন আমাদের ভাইরা দুনিয়ার মহাব্বত হলো বান্দার রোগ যেই রোগের কারণে বান্দা আল্লাহর নাফরমানি করে আল্লাহর নাফরমানি করে দুনিয়ার মহাব্বতের কারণে এটা হলো রোগ আল্লাহ বলেন আল্লাহর নবীর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত নাফরমানির মূল সমস্ত নাফরমানি মূল আমার ভাইরা আল্লাহ সুরা ইব্রাহিমের প্রথম পৃষ্ঠায় বলেন وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة আল্লাহ এই সুরার শুরু থেকে কোরআন কেন নাজেল করেছেন বিস্তারিত আলোচনা করেছে এবং খুব মানে যুক্তি দিয়ে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন কেন তুমি আল্লাহর কোরআন মানবে আল্লাহর কোরআনের বিধান তোরাকে কেন মানতে হবে আল্লাহ তালা সুন্দর করে যুক্তির মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছে এবং বোঝানোর পরে আল্লাহ বলেন এত করে বোঝানোর পরে বান্দা যদি আল্লাহর কোরআন কোরআনকে না মানে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন না করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তির ওয়াইল দুজক তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তির ধ্বংস এরপরে রাতে আল্লাহ বলেন الذين يستحبون الحياة الدنيا على الآخرة যারা আল্লাহর কোরআনকে এত করে বোঝানোর পরেও মানে না না মানার কারণ হলো না মানার রোগ হলো আল্লাহ বলে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে হুম الذين يستحبون الحياة الدنيا على الآخرة তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার ভাইরা একটা হাদিস যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে আখিরাতের চেয়ে আল্লাহ নবী বলেন আদাব্বা সে তার আখেরাতের ক্ষতি করে ومن أحب آخرته أضر بدنياه আর যে ব্যক্তি তার আখেরাতকে বেশি ভালোবাসে সে তার দুনিয়ার ক্ষতি করে একদিকে যখন ভালোবাসাটা বেশি চলে যাবে অন্যদিকে একটু ক্ষতি হবে না এটাই নিয়ম আল্লাহ নবী এটাই বুঝালেন যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে সে তার আখেরাতের ক্ষতি করে আর যে ব্যক্তি তার আখেরাতকে বেশি ভালোবাসে সে তার দুনিয়ার ক্ষতি করে এবার আল্লাহ নবী সলিউশন দিয়ে দিলেন ও বান্দা তুমি কি করবে খুব লক্ষ্য করেন আমার ভাইরা আল্লাহ তা আল্লাহর নবী এখানে একথা বলেন নাই যে তোমরা আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাও তাকে তো বলেন নাই অথচ উদ্দেশ্য তো তাই আল্লাহর নবী বলেন আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাও আখেরাতকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসো কিন্তু সরাসরি কথা আল্লাহর নবী বলেন নাই না বলার কারণ হল যদি আল্লাহর নবী বলতেন যে তোমরা আখেরাতকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসো তাহলে আমাদের প্রশ্ন হতো কেন আখেরাতকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসবো কারণ দুনিয়া হলো নগদ আর আখেরাত হলো বাকি আর আমরা তো জানি বাকির নাম ফাঁকি আমার ভাইরা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কেন তুমি আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেবে কারণ সহ বর্ণনা করে দিলেন মা মা আল্লাহর নবী বলেন তোমরা ওই জিনিসটাকে যেটা স্থায়ী স্থায়ী জিনিসটাকে অস্থায়ী জিনিসের উপরে প্রাধান্য দাও হ্যাঁ? স্থায়ীটাকে অস্থায়ীটার উপরে প্রাধান্য দাও আর স্বাভাবিকত মানুষ সবসময় স্থায়ীটাকেই অস্থায়ীটার উপরে প্রাধান্য দেয় তাই না ধরেন এক ব্যক্তি সৌদি আরবে চাকরি করে আপনি বলেন তো সৌদি আরবের জীবনযাপনের মান আমাদের বাংলাদেশের চেয়ে অনেক ভালো না অনেক ভালো কিন্তু তারপরেও সেখানে সে বাড়ি গাড়ি করে না গাড়ি কিনলেও এতটুকু কেনে যাতে সে চলতে পারে আমার ভাইরা স্থায়ী বাড়ি করে না যা কিছু করে যা দেশে পাঠায় দেয় দেশে জায়গা কেনে বাড়ি করে ঘর করে সব কিছু সে দেশে করে কারণটা কি কারণ হলো সে জানে আমি এখানে দুই বছরের ভিসা নিয়ে এসেছি চার বছরের ভিসা নিয়ে এসেছি আমার চার বছর শেষ হওয়ার পরে তো আমাকে আমার দেশে যাওয়াই লাগবে হ্যাঁ দেশে যাওয়াই লাগবে অতএব যেখানে সব সময় থাকতে পারবো না সেখানে করে কোনো লাভ নাই রে এখানে মানুষ বসে দুই বছর আর চার বছরের ভিসা এখানে বোঝে না যে দুনিয়াতে দুই বছরেরও ভিসা নাই দুনিয়ার ভিসা কয়দিন কারো জানা নাই হতে পারে এক ঘন্টা হতে পারে পাঁচ মিনিট হতে পারে একদিন হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে দশ বছর হতে পারে পঞ্চাশ বছর একটুও তার নিশ্চয়তা নাই এমন ভিসা যার কোনো নিশ্চয়তা নাই যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিতে পারে তো এই দুনিয়ার ভিসার উপরে এত আস্থা আমাদের যে দুনিয়াতে আমরা যা কিছু করি মনে হয় চিরকাল দুনিয়াতে থাকবো মনে হয় দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো কোনোদিনও আমরা দুনিয়া থেকে যাব না আল্লাহ কত সুন্দর করে বুঝান আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন আল্লাহ ওমা জালনা লিবাসারিম মিন কাবলিকাল খুল আল্লাহ বলেন হে নবী আপনার পূর্বে আমি কাউকে চিরকাল হায়াত দেই নাই ওমা জালনা লিবাসারিম মিন কাবলিকাল খুল আপনার পূর্বে আমি কাউকে চিরদিন আমি হায়াত দেই নাই আফা ইমিত্তা বাকি থাকলো আপনার কথা আল্লাহ বলেন আফা ইমিতা আপনি যদি মারা যান আল্লাহ নবী মারা গেছেন কি জান একটু বলেন মারা গেছেন আল্লাহ বলেন হে নবী আপনিও মরবেন আর অন্য যারা তারাও মারা যাবে আফা ইমিতা আল্লাহ বলেন আপনি যদি মারা যান অন্য যারা তারা কি দুনিয়াতে চিরকাল থাকবে নাকি সবাই জানে যে মরা লাগবে হায় রে আমার ভাইরা মানুষ কি নির্মম জানে যে মরা লাগবে তারপরেও বান্দা বাঁচার জন্য আর না মারার জন্য যতটা চেষ্টা করে আল্লাহর কসম যদি এর অর্ধেক চেষ্টাও জাহান্নাম থেকে বাঁচার জন্য করত তাহলে তার জাহান্নাম থেকে বেঁচে যেত মানুষ যতই চেষ্টা করুক মরণের হাত থেকে বাঁচার উপায় কারো নাই তাই না নির্বোধ আমরা আমার ভাইরা তাই আল্লাহ আল্লাহ নবী বলেন স্থায়ীটাকে অস্থায়ীটার উপরে প্রাধান্য দাও আল্লাহ কোরআনেও বলেন বল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আবকা বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের জীবনের উপরে অথচ অথচ আখেরাত দুনিয়ার তুলনায় কোটি কোটি গুণ ভালো এবং স্থায়ী আখেরাতের তুলনায় দুনিয়া কতটুকু বলতে পারে হায় রে যদি জানতাম তাহলে কল্পনাও করতাম না চিন্তাও করতাম না আমার ভাইরা বলেন দিন জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে ও তুই তো বিশ্বাস করিস নাই দুনিয়ার জীবনটাকেই তো একমাত্র জীবন মনে করেছিলি বল দেখি দুনিয়াতে কতক্ষণ তুই ছিলি আঠারো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা قال كم لبثتم في الأرض عدد سنين আল্লাহ বলে ও জাহান্নামী একদিনের আধা দিনের ধোকায় অনন্তকালের জীবনটাকে আমি নষ্ট করে দিচ্ছি এর চেয়ে নির্বুদ্ধিতা আর কিছুই হতে পারে না আমার ভাইয়েরা এই আয়াতের তফসিরে লিখেছে الذين يستحبون الحياة الدنيا على الآخرة দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে এটাই হলো তাদের রোগ সংকেত আবার এই দুনিয়ার মোহাব্বতকে অনেক ভাগে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথায় বলেছে যেমন এক আল্লাহ বলেন ইন্নামা ইন্নামা আমওয়ালুকুম ওয়া ফিতনা নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি পরীক্ষা কি পরীক্ষা অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে মুমিনগণ তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে তথা আল্লাহর দিন থেকে তোমাদেরকে বিরত না রাখে ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ বলে যাদেরকে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মোহাব্বত আল্লাহর স্মরণ থেকে আল্লাহর দিন থেকে বিরত রাখলো আল্লাহ বলেন তারাই হলো একমাত্র ক্ষতিগ্রস্ত অন্য জায়গায় আল্লাহ বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কেয়ামতের দিন لا ينفع مال ধন সম্পদ কোনো উপকারে আসবে না ওয়ালা বানুন সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم একমাত্র কলবে সালিম শিরিক মুক্ত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে যাবে তারাই একমাত্র উপকৃত হবে কোন বাবা কোন সন্তানের উপকার করার ক্ষমতা রাখবে না কোন সন্তান কোন বাবার উপকার করার ক্ষমতা রাখবে না সরাসরি আল্লাহ বাবা সন্তানের কথা বলেন একুশ নম্বর পরে সুরাল কুমারের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন দিবসকে ভয় করো যেই কেয়ামতের দিবসে কোন বাবা ওয়ালেদ মানে বাবা কোন বাবা কোন সন্তানের উপকার করার ক্ষমতা রাখবে না ওয়ালা মাউলুদ মাউলুদ মানে সন্তান কোন সন্তান কোন বাবার উপকার করার ক্ষমতা রাখবে না কেউ কারো উপকার করতে পারবে না বরং আল্লাহ বলেন উপকার করা তো দূরের কথা যত বেশি মহাব্বতের হবে যত বেশি মহাব্বত করবে দুনিয়াতে যত বেশি মহাব্বত যেই মহাব্বতে আল্লাহ থেকে দূরে রাখে আখিরাত থেকে দূরে রাখে ওই মহাব্বাতের জিনিসগুলা সবচেয়ে বড় দুশ্মন হবে সরাসরি দুশ্মনের কথা শোনেন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের শেষ পৃষ্ঠায় বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে ইয়াকুলুনা ইয়া লাইতানা তখন তারা আফসোস করে বলবে ইয়া লাইতানা হায় আফসোস أطعنا الله وأطعنا الرسول আমরা দুনিয়াতে যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি মেনে আসতাম কত না ভালো হতো সেই সময় বুঝে আসলে তো কোনো কাজ হবে না আল্লাহ বলেন জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে জাহান্নামের সত্তর হাজার লেগাম এক একটা লেগাম ধরে টানবে সত্তর হাজার ফেরেস্তা জাহান্নামকে যখন টেনে আনা হবে জাহান্নামের ভিতরের গর্জন জাহান্নামের ভিতরের আজাব জাহান্নামের ভিতরের আওয়াজ গুসন আওয়াজ এবং শ্বাস প্রশ্বাসের আওয়াজ এত কঠিন হবে এত কঠিন হবে আল্লাহ বলেন ইয়াউমা ইযিয়াতাযাক্কারুল ইনসান সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে উপদেশ গ্রহণ সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে আরে ভুল করেছি আমি এখন বুঝতে পেরেছি কিন্তু আল্লাহ বলে ও বান্দা এখন তুই উপদেশ গ্রহণ করে কোন লাভ নাই ফেরানো হবে না আমার ভাইরা তখন সে আফসোস করে বলবে আমরা যদি দুনিয়াতে আল্লাহর কথা করি মেনে চলতাম আল্লাহর নবীর তরিকা মতো যদি জীবন যাপন করতাম কত না ভালো হত এরপরে তারা বলবে ওয়াকালু তারা আরো বলবে রব্বানা হে আমাদের মালিক وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا হে আমাদের মালিক আমরা দুনিয়াতে আমাদের নেতাদেরকে অনুসরণ করে চলেছিলাম দলের তো অভাব নাই আর নেতারও অভাব নাই আর নেতার পিছনে দৌড়ানোর মানুষেরও অভাব নাই ভালো করে বোঝেন বলবে হে আমাদের মালিক আমরা দুনিয়াতে আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম নেতাদের আদেশ নিষেধ মেনেছিলাম এবং বড়দের আদেশ নিষেধ মেনেছিলাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا হে আমাদের মালিক আমরা দুনিয়াতে আমাদের নেতাদেরকে মেনেছিলাম নেতাদের আদেশ নিষেধ মতো চলেছিলাম আমাদের মা বাবাকে অনুসরণ করেছিলাম মা বাবার কথা মতো জীবন যাপন করেছিলাম স্বামীর কথা মতো জীবন যাপন করেছিলাম তার কথা মতো চলেছিলাম বড় ভাইয়ের কথা মতো চলেছিলাম আমার ভাইরা যারা যাদের অধীনে ছিল সকলেই বলবে আমার নেতা আমার বড় আমার বাবা আমার মা আমার চেয়ারম্যান আমার মেম্বার আমার এমপি আমার মন্ত্রী আমি আমরা তাদের কথা মতো জীবনযাপন করেছিলাম আমাদেরকে তারাই পরিচালিত করেছিল আল্লাহ তারাই আমাদেরকে গুমরা করেছিল ও বাবারা মা বাবারা একটু চিন্তা করেন একটু চিন্তা করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আপনার সন্তানকে যত বড় শিক্ষিত বানান আপনার সন্তানকে যত পয়সার মালিক বানান সারা দুনিয়া যদি আপনি সন্তানকে দিয়ে যান আর যদি দিন না শিখান আল্লাহকে যদি না চিনান আল্লাহর কসম নিজের আমলে কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না তখন তারা বলবে হে আমাদের মালিক আমাদের মা বাবাকে অনুসরণ করেছিলাম আল্লাহ ওরাই আমাদেরকে গুমরা করেছিল সঠিক পথে পরিচালিত করে নাই সঠিক পথ দেখায় নাই আল্লাহ তার কারণে আমরা আজ জাহান্নামি হয়েছি আল্লাহ আমরা যখন তাদের কারণেই জাহান্নামি হয়েছি তো তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না হে আল্লাহ আমার আমাদের নেতাদেরকে আমাদের বড়দেরকে আমাদের মা বাবাদেরকে আমাদের স্বামীদেরকে ডবল শাস্তি দিতে হবে রব্বানা আতিহিম ضعفين من العذاب ضعفين মানে ডবল ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও ডবল শাস্তি দাও আমার ভাইয়েরা কি সন্তান তাহলে কি দুশ্মন হলো নাকি বন্ধু হলো কি হলো আমার ভয়েরা এইটুকু বুঝি না আমাকে মাঝে মাঝে বলে দেখে ধন সম্পদ সন্তানদের জন্য রেখে যায় এই ধন সম্পদ যে সন্তানদের জন্য রাখতেছি এই ধন সম্পদ দিয়ে কি ওরা আমাকে আজাব দেবে না আমাকে নেকি দেবে কি করে বুঝবেন আপনি যদি সন্তানকে মানুষ করতে পারেন আপনি এক টাকাও যদি রেখে না যান আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না ছেলেদের জন্য কি রেখে আসলে যদি আপনি আপনার সন্তানকে দিন না শিখাতে পারেন কোটি কোটি টাকাও যদি আপনি রেখে যান ওই সন্তান আপনার দুশ্মন হবেই হবে কারণ আপনার কাছে টাকা তারা চায় না কারণ আল্লাহ তো তার জন্য রেজেকের ব্যবস্থা রেখেই দিয়েছে আপনি তাকে যা দিতে পারেন দেন মনে রাখবেন আল্লাহ যাকে দুনিয়াতে পাঠান তার রিজিকের ফয়সালা আল্লাহ নিজেই করেন আপনার মাধ্যমে হোক আর কারো মাধ্যমে হোক আল্লাহ তার রেজিকেই দুনিয়ার এই জমিনের মধ্যে রেখেছে আর উপর থেকে আল্লাহ ফায়সালা করে দেয় আল্লাহ যা ফায়সালা করে তার চেয়ে এক বিন্দু পরিমাণ বেশি জমিনের দেওয়ার ক্ষমতা নেই রেজেক নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা আল্লাহর নবী বলেন বিল্লাহ যদি তোমার সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও আমার ভাইরা মনে রাখবেন আল্লাহ যদি সাহায্য না করেন সারা দুনিয়ার মখলুক চেষ্টা করলেও আপনাকে কিছু দিতে পারবে না আর আল্লাহ যদি সাহায্য করেন সারা দুনিয়া লাগবে না আল্লাহ একজনের মাধ্যমে অনেক কিছু করে দিতে পারে এজন্য আগে ফয়সালা উপরে করানো লাগবে দেখেন আল্লাহ নবী এই যে শব্দটা হাদিসের একটা শব্দ এই শব্দটা আল্লাহ নবী বলেছিলেন ওনার চাচাতো ভাই আবদুল্লাহ আব্বাস নদী আল্লাহ যখন তার বয়স মাত্র আট নয় বছর এই কথাটা উনি আট নয় বছরে কিভাবে বুঝবে কতটুকু বুঝবে এরপরে আল্লাহর নবী বলেন হে ছেলে তোমার যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও তোমার যদি কিছু সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে চাও এরপরে আল্লাহর নবী বলেন কেন আল্লাহর কাছে কেন চাইবে জানো ওয়ালাম আন্নাল উম্মাতা আত আলা আন ইয়ানফাউকা সেই لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك আল্লাহর নবী বলেন হে ছেলে তুমি ভালো করে জেনে রেখো সারা দুনিয়ার উম্মত সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মখলুক যদি একসঙ্গে মিলে চেষ্টা করে তোমার সামান্য একটু উপকার করার জন্য আর আল্লাহ ততটুক তোমার জন্য উপকার লিখে রেখেছেন তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি উপকার সারা দুনিয়ার উম্মত তোমার জন্য করতে পারবে না ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك আল্লাহর নবী বলেন হে ছেলে সারা দুনিয়ার উম্মত সারা দুনিয়ার মখলুক যদি এক ময়দানে বসে এক সঙ্গে মিলে চেষ্টা করে তোমার সামান্য একটু ক্ষতি করার আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার জন্য যতটুকু ক্ষতি লিখে রেখেছে তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি ক্ষতি করার ক্ষমতা সারা দুনিয়ার কোনো মানুষের নাই এটার নাম ইমান বরং আল্লাহ নবীকে আল্লাহ বলে দিলেন হ্যাঁ নবী আপনি নিজে বলুদ বলে দিন নয় নম্বর পড়ান চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত হে নবী আপনি বলুন লা আমি আমার নিজের লা আমলিকু লি নফসি নাফাউ ওয়ালা আমি আমার নিজের সামান্য একটু উপকার করার ক্ষমতা রাখি না আমি আমার নিজের সামান্য একটু উপকার এবং সামান্য একটু ক্ষতি করার ক্ষমতাও আমি রাখি না আল্লাহ আল্লাহ যতটুকু চান ততটুকু উপকার ক্ষতি আমার হবে নিজের এক বিন্দু পরিমাণ উপকার করার ক্ষমতাও আমার নাই আর কে কার কার উপকার ক্ষমতা রাখতে পারে বলেন আমার ভাইরা মনে রাখবেন এর মানে এটা না যে কেউ কারো কিছু করবে না এটার মানে হলো এই যে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সব কিছু করলে বলা আল্লাহ তাকে দুনিয়াতে আমার ভাইরা দুনিয়াতে যেটা করবেন যদি মানুষের কাছে বলতে হয় হালাত জানাবেন কারণ দুনিয়াতে হালাত জানানো মানুষের কাছে বলা চাওয়া এটার উদ্দেশ্য থাকবে একটা স্বভাব এখতিয়ার করা একটা মাধ্যম শুধু অবলম্বন করা যেমন আমার ভাইয়েরা সুস্থতা দান করে খেয়ে আল্লাহ ডাক্তারের কাছে কেন যাই একটা স্বভাব একমাত্র এখতিয়ার করি একটা মাধ্যম ধরি এখানে বিশ্বাস রাখতে হবে ডাক্তারের ক্ষমতা নাই আমাকে সুস্থ করার ওষুধের ক্ষমতা নাই আমাকে সুস্থ করার সুস্থতা দেবেন আল্লাহ তবে একটা স্বভাবের মাধ্যমে কারণ দুনিয়া হলো স্বভাবের ঘর আল্লাহ দুনিয়াতে বান্দার জন্য যেটা করেন সেটা স্বভাবের মাধ্যমে করেন এজন্য কোনো স্বভাব ধরতে হবে কিন্তু স্বভাবের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা বাবির কথা বুঝতে পারছেন এজন্য মানুষকে বলতে হবে মানুষ চেষ্টা করবে কিন্তু যারাই আমরা বলবো সকলকে ভাবতে হবে মানুষকে বলার আগে মালিককে বলতে হবে ডাক্তারের কাছে যাওয়ার আগে মালিকের কাছে বলতে হবে দুনিয়ার যে কোনো স্বভাব ধরার আগে মালিকের কাছ থেকে সেটা পাশ করাইতে হবে না হলে ওই স্বভাব আল্লাহর মালিকের অনুমোদন ছাড়া স্বভাব আপনাকে বিন্দু পরিমাণ কিছু করার ক্ষমতা রাখে না এই স্বভাবটা হলো আল্লাহর একটা পিয়ন আল্লাহর একটা পিয়ন জমিন আল্লাহর পিয়ন সব কিছু আল্লাহর পিয়ন ওটা আল্লাহর কথা ছাড়া কেউ কারো জন্য কিছুই করে না আমার ভাইয়েরা এজন্য মালিককে আগে বলতে হবে মালিকের কাছে গিড়গিড়াইতে হবে মালিককে রাজি করাইতে হবে তারপরে আপনি স্বভাব এখতিয়ার করেন অল্প স্বভাবেই আল্লাহ অনেক কিছু দিলে দিতে পারেন ঠিক না বে ঠিক আমার ভাইরা এজন্য সব সবাই মনে রাখতে হবে দেনেওয়ালা কারনেওয়ালা একমাত্র আল্লাহ তো আমার ভাইরা আমি বলছিলাম ঠিক তেমনি ভাবে এক এক করে যদি বলতে যাই সময় হবে না বলতে পারেন দুনিয়াতে সবচেয়ে মানুষ কাকে বেশি ভালোবাসে বলেন তো একটু একটু দুনিয়াতে দুনিয়াতে দুনিয়াতে মানুষ কোন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ, এক একজনের কাছে এক এক মনে রাখবেন কারো কাছে টাকা পয়সা আবার কারো কাছে ক্ষমতা দুই ক্ষমতা কিন্তু এমনি ধন সম্পদ আছেই কিন্তু আমার মানুষে জানে যে আপনজন হল সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বোন এটা একদিক কিন্তু কখনো কখনো ধন সম্পদের মহাব্বত সন্তানের চেয়েও বেড়ে যায় তাই না আবার কারো কাছে ধন সম্পদের চেয়ে ক্ষমতার লোভ কিন্তু বেশি ক্ষমতার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে ক্ষমতা পাওয়ার জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন কেয়ামাতের ময়দানে যাদেরকে জাহান্নামি করা হবে যাদের আমল নামা বা আম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলবে মা আগোনা আন্নি মালিয়া মা আগোনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া আরে আমার আমল নামা বাম হাতে আসার কারণ আমি আমার আমল নামা বাম হাতে এসে আমি ফেল করার কারণ হলো দুনিয়ায় আমার ধন সম্পদের মহাব্বাত আর ক্ষমতার মহাব্বাত এজন্য দুইটা জিনিসকে উল্লেখ করে বলবে মা আপনার আমার মান তো আমার কোন উপকারে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা আমার ক্ষমতা আমার দলিল প্রমাণ তো সব ধ্বংস হয়ে গেছে আরে ধ্বংস হয়ে যাবে জানা কথা তবুও মানুষ এই ক্ষমতার মহাব্বাতে এই টাকা পয়সার মহাব্বাতে মানুষ আল্লাহকে ভুলে যায় পরকালকে ভুলে যায় নাফরমানি করে এজন্য আফসোস করে শুধু বলতে থাকবে মা একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মা যিবানি জাইআন উরসিলা ফি গনম بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه আল্লাহ নবী বলেন দুইটি ক্ষুধার্ত বাঘ দুইটি ক্ষুধার্ত বাঘ আল্লাহ নবী বলেন যদি একটা বকরির কাছে পাঠানো হয় একটা খাসির কাছে পাঠানো হয় তাকে বাধা দেওয়ার কেউ নাই এই অবস্থায় দুইটি ক্ষুদান্ত বাঘ ওই খাসিটার জন্য কতটা ক্ষতিকর হবে এই খাসির কি কোনো চিহ্ন থাকবে চিহ্নই থাকবে না আমার ভাইরা আল্লাহ নবী বলেন আল্লাহর দিনের জন্য দুইটি জিনিসের লোভার আর তার চেয়েও বেশি ক্ষতিকর একটা হলো ধন সম্পদের মোহাব্বাত লোভ আর একটা হলো ক্ষমতার লোভ من حرص المرء على المال والشرف لدينه এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বড় বড় দুই কাফেরের আলোচনা করছে না কে কে কইতে পারে ফেরাউন কারুন হ্যাঁ ফেরাউন কারুন আমার ভাইরা ফেরাউনের আলোচনা এজন্য করেছে সে ছিল ক্ষমতাওয়ালা আর কারণের আলোচনা সে ছিল ধন সম্পদওয়ালা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বান্দা ক্ষমতার পিছনে দৌড়ায়া ক্ষমতার মোহাব্বতে ক্ষমতার দাপটে ক্ষমতার গরমে তুমি পরকালকে অমান্য করতেছো আল্লাহ নফনমানি করতেছো সে দেখো তোমার ওই ফেরাউনের হালাত কি হয়েছে আবার কারণের দিকে তাকাও ও মানুষ কারণ কিন্তু সাধারণ মানুষ ছিল না তফসিরের মধ্যে রাখে ওই জামানায় নবীদের উপরে মানে মুসা এবং হারুন আলাইহিমাসালামের পরে সবচেয়ে বড় আলেম ছিল তাওরাত কিতাবের হাফেজ ছিল কিন্তু ধন সম্পদের মহাব্বাতে তাকে এমন অন্ধ করে দিয়েছে এমন অন্ধ করে দিয়েছে যখন তাকে মাটিতে গ্রাস করে নিচ্ছিল তখন কিন্তু সে আল্লাহর কাছে মাফ চায় নাই তখন সে মাফসাই ছিল কার কাছে মৌসা সালামের কাছে ও মৌসা ও মৌসা তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও আর কখনো এমন করবো না আমার ভাইরা তফসিলের মধ্যে রাখে আল্লাহ মুসা আলাইহিসালামকে বললেন ও মুসা তুমি কত বড় নিষ্ঠুর তোমার কাছে এত করে অনুনয় বিনয় করে মাফ চাইল তুমি মাফ করলে না আমি আল্লাহর কাছে যদি কারুন একটি বাড়ির জন্য ক্ষমা চাইত আমি আল্লাহ তার সব কিছু মাফ করে দিতাম তো আমার ভাইরা শেষ পর্যন্ত আল্লাহ বলেন ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন সেও কিন্তু শেষমেশ সফল কাম হতে পারে নাই সফল কাম হতে পারে নাই আল্লাহর কসম ও দুনিয়াদারে না দুনিয়ার মোহাব্বত যারা করে ধন সম্পদের মোহাব্বত হোক অথবা ক্ষমতার মোহাব্বত হোক আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জিন্দগিতে কামিয়াব হওয়া যাবে না ক্ষণিকের জন্য তুমি দুনিয়ার আল্লাহ বলেন হে মোমিনগণ তোমাদেরকে যেন কাফেরদের এই নগরীর মধ্যে তাদের এই ভোগ বিনাশ আর তাদের চাকচিক্য যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় لا يغرنك تقلب الذين كفروا في البلاد এই কাফেরদের চাকচিক্য অট্টালিকা ধন সম্পদ তাদের এই তাদের এই তাদের এই বিশাল শান শৌকাত তোমাদেরকে যেন ধোকা দিতে না পারে লা ইয়াগুরন্নাক تقلب الذين كفروا في البلاد আল্লাহ বলে মাতাউন কলিল ওই কাফেরদের চালচিক্য তাদের ধন সম্পদ অট্টালিকা তাদের এই ক্ষমতা যারা দেখতেছ এটা মাথা কালিল অতি নগণ্য অতি সামান্য অতি সামান্য ভোগের বস্তু অতি সামান্য ধোকার বস্তু তারা ধোকার মধ্যে পড়ে আছে মাথা কালিল অতপর তাদের ঠিকানা হলো তাদের ঠেস ঠিকানা হলো জাহান্নাম কত না খারাপ যা তাদের এই তাদের এই অবস্থান তো আমার ভাইরা তাদের এই শান শৌকাতে ধোকায় পড়া যাবে না ঢুকায় পড়া যাবে না কারণ আমাদের জন্য তো রয়েছে আখেরাতের বদলা আমার ভাইরা তো বলছিলাম এই দুনিয়ার মোহাব্বত যারা করবে আল্লাহর মোহাব্বতের চেয়ে বেশি আল্লাহ বলেন তারা কেমাতের ময়দানে একে অপরের দুশ্মন হবে যেমন সন্তান ঠিক তেমনি ভাবে ধন সম্পদ কেয়ামতের ময়দানে এই ধন সম্পদ দিয়া যারা জাকাত আদায় করে নাই তাদের কপালে তাদের পাশরে তাদের পিঠে ইস্তারি করা হবে আর বলা হবে এই যে তোর মা যেই মালের মহাব্বাতে আল্লাহকে ভুলে গেছিল সেই মাল দিয়ে যখন আজাব দেওয়া হবে তখন আজাবও তার বেড়ে যাবে কারণ বুঝতে পারবে এর মহাব্বাতেই তো আমি আল্লাহকে ভুলছিলাম সেই আমাকে কি করতেছে আজাব দিচ্ছে আমার ভাইরা যেটা বলছিলাম সবচেয়ে বেশি মহাব্বাত করে মানুষ নিজের শরীরকে ঠিক না ছেলে মেয়ে টাকা পয়সা টাকা পয়সা হোক না চোখ নেয় তখন সে যদি মনে করে যে আমি এক লাখ মানে মানে একশো লাখ টাকা এক কোটি টাকা খরচ করলে আমার চোখটা ফিরে পাবো তো মানুষ করবে না তাহলে দেখা গেল তার টাকার চেয়েও কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গকে সে বেশি ভালোবাসে তাই না আমার ভয়েরা কেয়ামাতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলিও আপনার দুশ্মন হবে দুশ্মন দুশ্মন দুশ্মন আল্লাহ কোরআনে বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন আল্লাহ বলেন কেয়ামাতের ময়দানে আল্লাহর দুশ্মনদেরকে নামের কাছে একত্রিত করা হবে হাত্তা ইদামা যা উহা সকলে যখন জাহান্নামের কাছে এসে পৌঁছে যাবে শাহিদা আলাই হিমসাম রহম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে অজলুদহম তাদের চামড়াগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে বিমা কেন দুনিয়াতে যারা যা করতো সব কিছু আল্লাহর কাছে খুলে খুলে বলে দেবে আশ্চর্য না তখন তারা আশ্চর্য হবে হায় রে আমার চোখ তো আমার বিরুদ্ধে কথা বলে আমার কান তো আমার বিরুদ্ধে কথা বলে আমার চামড়া তো আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন তারা আশ্চর্য হয়ে বলবে ও আমাদের চামড়া ও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে তোমরা তো কথা বলতে পারতে না তখন তারা বলবে আন্ত চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলি তখন আল্লাহর হুকুমে কথা বলবে আরে ও আল্লাহর দুশ্মন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন না প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন না তাই সেই সুযোগে তোরা আমাদেরকে দিয়ে মালিকের নাফরমানি করেছিস আজ আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আজ আল্লাহর কাছে সব কিছু তোদের বিষয়ে খুলে খুলে বলে দেব সেখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই আল্লাহ বলে যা কিছু সেখানে বলবে সব সত্য বলতে হবে কারণ ধুকার জায়গা থেকে মানুষ চলে গেছে আমার ভাইয়েরা সমস্ত আপন জন একে অপরের দুশ্মন হবে এখন শেষ কথা হলো দুশ্মন না হবে এমন কি আছে আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকী শুধু যারা মোত্তাকি হবে যারা মোত্তাকি হবে আল্লাহ আদেশ নিষেধ গুলিকে তার নবীর তরিকা অনুযায়ী মেনে চলবে আল্লাহ বলে তারা একে অপরের দুশ্মন হবে না সংক্ষেপ কথা আমার ভাইয়েরা আপনার সন্তানকে যদি আপনি এই মুত্তাকিন শব্দটা এসেছে তাকুয়া থেকে তাই না তাকুয়া মানে কি জানেন তাকুয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা তার মানে আল্লাহর নাফারমানি থেকে বাঁচা এইটার তফসিলের মধ্যে এর সংজ্ঞা এসেছে امتثال اوامر الله واجتناب نواهي على طريقه النبي صلى الله عليه وسلم আল্লাহর আদেশগুলি মানা আল্লাহর নিষেধ থেকে বাঁচা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী এটাই হলো একমাত্র আল্লাহর নাফরমানি থেকে বাঁচার সঠিক পদ্ধতি এজন্য আমার ভাইরা আপনার সন্তানকে যদি বন্ধু হিসেবে পেতে চান তো আল্লাহর নাফরমানি থেকে বাঁচান আপনার অঙ্গ প্রত্যঙ্গকে যদি আপনি বন্ধু হিসাবে পেতে চান তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচান আপনার আপনার ধন সম্পদকে যদি উপকারী হিসেবে পেতে চান তাহলে আপনার ধন সম্পদকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচান যে কোনো যে কোনো জিনিস সেটা যদি আপনি আল্লাহর নাফরমানি থেকে বাঁচান তাহলে কেয়ামাতের ময়দানে তারা আপনার বন্ধু হবে তারা আপনার জন্য উপকারী হবে আমার ভাইরা এজন্য এই মাদ্রাসা একটু আগে মুহতামিম সাহেব এবং সভাপতি সাহেব অনেক কথা বলেছেন সেখান থেকে আমার এই বিষয়ে কথা বলার একটা মানে মনের মধ্যে এসেছে আয়াতটা সেই হিসেবে পড়লাম সত্য কথা হলো কি জানেন কাউকে ডেকে দিনের দিকে আনা যায় না এভাবে যদি আল্লাহ তাকে দিনের জন্য কবুল না করেন আর যতক্ষণ পর্যন্ত বন্দার অন্তরে পরকালের বিশ্বাস সঠিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দিনের কাজ করতে পারে না এরও অসংখ্য দলিল আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন এজন্য আমি কিছু পরকালের কথা সাথে রোগের কথাও আলোচনা করলাম আর সত্য কথা হলো যদি সত্যিকারে আমাকে আল্লাহর কাছে বাঁচতে হয় জান্নাত পেতে হয় আমাকে যদি আল্লাহর কাছে আমার সমস্ত গোনা থেকে যদি আমরা বেঁচে যেতে পারি তাহলেই আমরা আল্লাহর কাছে নাজাদ পাবো এবং জান্নাত পাব জাহান্নাম থেকে মুক্তি পাব ঠিক তেমনি ভাবে আপনার আমার পরিচালনায় আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে নিজের সন্তান নিজের ধন সম্পদ নিজের যারাই আছে সকলকে যদি সত্য কথা হলো আপনজন তাকেই বলবে যে আল্লাহর নাফারমানি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে আপনি অনেক টাকা পয়সা রেখে রেখে যেতে পারেন আর না পারেন তাকে চেষ্টা করবেন আপনার চেষ্টার ত্রুটি করেন না যদি তারপরও সে মানুষ না হয় তাহলে সে আল্লাহর কাছে কমপক্ষে আপনি তো ধরা পড়বেন না আমি মাঝে মধ্যে আমার সন্তানদেরকে বলি আরে শোন যা কিছু বলি তোকে জন্য না আমার জন্য আমি আল্লাহর কাছে কিভাবে বাঁচব তোকে নসিবে যা আছে তাই হবে আমি তোদেরকে চেষ্টা করব আল্লাহর পথে চালানোর জন্য তোরা চললে তো ভালো কথা না চললেও আমি তো আল্লাহর কাছে বেঁচে যাব প্রত্যেকে কিন্তু যার যার লাভের জন্যই করে নিজের সন্তান যদি দিনদার হয় তাহলে সে আপনার বন্ধু দুনিয়াতেও আখেরা আপনার আপনি যদি আল্লাহ দেওয়া মালকে আল্লাহর মানি থেকে বাঁচাতে পারেন ওটা আপনার দুনিয়াতে উপকারে আসবে আখেরাতেও উপকারে আসবে আমার ভাইরা যা কিছু আলোচনা শুনলাম আল্লাহ তালা কথাগুলির ইয়কিন আমাদের অন্তরে পয়দা করে দেন এবং আমরা যেন পরকালমুখী হতে পারি ধন সম্পদের মোহাব্বত দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে কমায়া আখেরাতের ইয়কিন আল্লাহ অন্তরে পয়দা করে দেন আল্লাহর ভয় আমাদের অন্তরে আল্লাহ পয়দা করে দেন যার দ্বারা আমাদের বাকি জীবনটা আল্লাহ যেভাবে চান সেভাবে পরিচালিত করতে পারে তৌফিক দান করেন ও আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলামিন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أي معبود مهربان خدا দয়ালু দাতা আমরা কতিপয় গুণাগার বান্দা মাওলা গভীর রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ তোমার কোরআনে কিছু আলোচনা করেছি শুনেছি মেহরবানি করে আমাদের এই আলোচনা করাও শোনার মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়েছে তুমি মাফ করে দাও আল্লাহ সহি কথাগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মাহফিলকে তুমি এলাকার জরিয়া করে দাও ওসিলা করে আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বন্ধু পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বোনদের গুণাখাতা মাফ করে দাও আল্লাহ সমস্ত উম্মতে মোহাম্মদের গুনা খাতা তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে শহীদ আছেন আল্লাহ জানি না তাদের হালাত কেমন কি অবস্থা আছে আল্লাহ তাদের তো কোনো ন্যাক কাজ করার সুযোগ নাই আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা তোমার কাছে ক্ষমা চাই তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতুল ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা বেঁচে পিছনের মাফ করে আগামী জীবনে তোমার আদেশ গুলিকে তোমার নবীর তরিকা অনুযায়ী মেনে করে দাও আল্লাহ দুনিয়ার মহাব্বত অন্তর থেকে কমায়া দাও আখেরাতের ইয়কিন অন্তরে পায়দা করে দাও জাহান্নামের ভয় অন্তরে পায়দা করে দাও জান্নাতের আশা আকাঙ্ক্ষা অন্তরে পায়দা করে দাও ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ এলাকার লোকদেরকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও আল্লাহ আল্লাহ এলাকার লোকদের আল্লাহ মধ্যে মাদ্রাসার মহাব্বত পয়দা করে দাও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দিনের সাহায্য দিনের সহযোগিতা করার তৌফিক তুমি দান করে দাও আমাদের মধ্যে আমাদের বাড়িতে অনেকে আমরা অসুস্থ আল্লাহ তুমি সবাইকে সিফাই কামিলা আজিলা দাইমা নসিব করে দাও রহমান রহিম আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালাদের দলভুক্ত করে নাও আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালাদের দলভুক্ত করে নাও বানাও কোরআনের দায়ী বানাও কোরআনের খাদেম বানাও দিনের খাদেম বানাও আল্লাহ তোমার ওয়ালিদের দল ভুক্ত করে নাও তোমার বন্ধুদের দল ভুক্ত করে নাও ইয়া আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও আল্লাহ যারা বিপদ আপদ বলা মুসিবতে আছেন তাদেরকে তুমি বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করো যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ টেনশন মুক্ত জীবন দান করো শান্তির জীবন যাপন তুমি দান করো সারা বিশ্বে দিনের হাওয়া চালু করে দাও আল্লাহ বাদ্দিনীকে তুমি উঠায় নাও আমাদের দরখাস্ত গুলি তোমার হাবিবের মোহাব্বতের তোফাইলে কবুল ও মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون